এই আমাদুলের এটা সাঁওতালি ভাষা এটা সাঁওতালি ভাষা জানিয়ে পর কোনদিন আপন হবার ভালো বাতা ভালো কথা চারে যাবি যদি যা বাংলা যদি হিন্দিতে গাইতাম আরে মন সমঝ সমঝ পদরিয়ে দুনিয়া কুটুম কবিরা আরে मन समाज समाज ইংরেজিতে কি হবে যেটা লন্ডনে গিয়েছিলাম I know you you know me we love each other you are my duty যেদিন আমি বিশ্বভারতী থেকে রবীন্দ্রপুরের বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীয় সঙ্গীত ভবন থেকে যেদিন মাস্টার ডিগ্রি কমপ্লিট করি আমার বিষয় ছিল উচ্চাঙ্গ সঙ্গীত ক্লাসিক্যাল ভোকাল সেরকম একটা অ্যাড দিতে চাই সাদা পাদা গামা নি পামা দাদা রা পামা মামা দাদা